আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের একশত আট নম্বর সবচেয়ে যে সুর সৌরা সৌরার নাম কি বলেছিলাম সৌরাতুল কাউসার তাই না আমরা সকলের মুখস্থ থাকে আল্লাহ রব্বুল আলমিন এই সৌরাতে বলেন আমি হে প্রিয় হাবিব হে রাসুল আমি আপনাকে কাউসার দান করেছি পৃথিবীর সবচেয়ে কল্যাণময় নিয়ামত আপনাকে দান করেছি এবং হাসরের ময়দানে হাউজে কাউসার সবচেয়ে বড় নিয়ামত আমি আপনাকে দান করেছি আওয়াজ দিয়ে বলুন না সবাহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আপনাকে এত বড় নিয়ামত যেহেতু দান করেছি আমি আপনাকে দুটো দায়িত্ব দিচ্ছি আল্লাহ বলেন আমি হাউজে কাউসারের পরিবর্তে আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে আপনার প্রভুকে রাজি করার জন্য দুটি এবাদত দুটি আমল আপনাকে দিচ্ছি এক নম্বর হলো ফাসল্লি আবাদতে বাদানি আফজালুল আবাদ আসলাত তুমি তোমার প্রভুর জন্য নামাজ কায়েম করো নামাজ পড়ো যেহেতু তোমাকে হাউজে কাউসর দান করেছি ফাসল্লি রব্বিকা তোমার প্রভুর জন্য তুমি নামাজ আদায় করো দুই নম্বর ওয়ান হার যেহেতু হাউজে কাউসর দান করেছি সেই জন্য তুমি আমার রাস্তায় কোরবানি করো জোরে বলুন না সোবাহান একটা হলো এবাদতে বাদনি শারীরিক এবাদত নামাজ দুই নম্বর হলো তোমরা কোরবানি করবে এবাদতে মালিয়া হ্যাঁ সম্পদ ভিত্তিক এবাদত তোমরা কোরবানি করবে যেহেতু আমি আপনাকে আপনার উন্মতের জন্য হাউজে কাউসার দান করেছি অবশ্যই বলুন সোহান আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার দিয়েছেন হাউজে কাউসারের পরিবর্তে আল্লাহ আমাদের কাছ থেকে নামাজ চান আর কোরবানি চান আওয়াজ দিয়ে বলুন সবাহান আল্লাহ আল্লাহ বলেন ইন্নাম শানি আকাহু আল্লাহ তার নিশ্চয় আপনার শত্রু আপনার যারা হিংসুকরা আছে যারা আপনার শত্রুরা আছে তারাই পৃথিবীতে নির্বংশ হয়ে থাকবে যারা আপনার শত্রু আপনাকে ভালোবাসে না তারাই হলো পৃথিবীতে নির্বংশ